Hare মানুষের প্রতি শ্রদ্ধা প্রণাম এরপরে শুরু হবে পাড়ায় পাড়ায় পাঠশালা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পাড়ায় শিক্ষালয় তার উপরে অনুষ্ঠান চলো